চোখ জানালায় আমি নিজেকে শোনাই নিজের গান স্বপ্নরা জেগে থাক মনের ভেতর চলছে তুফা তুফা জাগো চলো সব গুলো চলো নিভু নিভু শত তারার আলো চোখে চোখ রেখে রয়ে যায় বহু দূরে জমে থাকা চিৎকারে গোছালো সব গুলো জলো নিভু নিভু শত তারার আলো চোখে চোখ রেখে রয়ে যায় বহু দূরে জমে থাকা চিৎকারে নির্ঘুম চোখ জানালায় আমি নিজেকে শোনাই নিজের গান স্বপ্নরা জেগে থাক মনের ভেতর চলছে তুফান কেউ না থাক আছো কি আছো আকাশ সেও কি আছো জানালায় ঘুমন্ত সহ শোনো কথার পিঠে কথা বহ কেউ না থাক আছো কি আছো আকাশ সেও কি আছো জানালায় ঘুমন্ত শহর শোনো কথার পিঠে কথার বহ নির্ঘুম চোখ জানালায় আমি নিজেকে শোনাই নিজের গান স্বপ্নরা জেগে থাক মনের ভেতর চলছে তুফা তুফা চোখ জানালায় আমি নিজেকে শোনাই নিজের গান স্বপ্নরা জেগে